আসতে বলেন এই ভাই Thank you. ভেলা আছে ওটা আর কাছে গেছে

పావుతులేదు పావుతులేదు పావులు ఇస్తాను పావుతులేదు আসতে বলেন এ ভাই Thank you. 好。

পাতার দেবতার পাতা খাই কর কালির পাতা খাই কর কালির পাতা খাই কানুরের খাই লাগো লাগো

খেলা তো শেষ করে দিচ্ছে তাদের কোয়ারে গেছে পরে ডাকে না তাদের কোয়ারে গেছে আপনি পরে ডাকে তাহলে তো মাঠে কি দেখি কি দেখি জানো আপনারা খুব জলদি করে হাত পাতলা করে রাখতে শুরু করেন কেমনে না Thank you.

সার্ভার বলো ভাই আপনি সাড়ে ভাগ ভিডিও করেন